নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধ্বনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খুনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধ্বনি নবী মোর পরশমণি সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হইল সে নামে মজনু হইল মৌলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খুনি নবী নাম জপি দিদন সেই তো দোজাহানের ধ্বনি নবী মোর পরশমণি নবী মর সোনার খুনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশমণি নবী মর নূরে খোদা তাতরে সকল পয়দা আদমের কলবেতে তারে নূরে রসনী নবী মর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারে নূরে রশনি ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খুনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধ্বনি নবী মোর পরশমণি চাছুরুজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী চাছুরুজ গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী নিদানে আখেরাতে তরাইতে ফুলসে রাতে নিদানে আখেরাতে তরাইতে ফুলসে রাতে কান্দারি হইয়া নবী কান্দারি হইয়া নবী পার করিবে সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপিয়ে যে জন সেই তো দোজাহানের ধ্বনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধ্বনি নবী মোর পরশমণি নবী মোর পরশমণি নবী মোর পরশমণি